أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل فصل لربك وانهر إنا شانيك هو আবতার আচ্ছা। করি নাকি সুরা হ্যাঁ, আমরা করি জি স্যার আজকে কি প্রথমে হচ্ছে লিডিং পড়বো নাকি প্রথমে বানান করে পড়বো স্যার প্রথম বানান করেন বানান করে তারপরে একবার পড়েন আমরা প্রতিদিনই আগে বানান করব তারপরে ইনশাল্লাহ আমরা করব বুঝতে পেরেছেন আগে আমরা পড়ব তারপরে আমরা রিডিং করব ইনশাল্লাহ ওকে জি হাম হামজা জবর আর জবর আর হামজা ইয়া জবর আই তালাম জবর তালাম জবর أرأيت الله أرأيت الذي أرأيت الذي أيت الذي آه، يا تلبسيوز يوز دالدر يوز بي بابش يز يزيبو أرأيت الذي يزيبو ba बाजिल भी हाँ. बाज बाजिर भी बादाउजर भी दलियत दी बिद्दीन उन्जरनी बिद्दीन अरवाइत अल्लजी अरवाइत अल्लजी बिद्दी স্যার একটু বলে দিলে ভালো হইতো আমি আজকে যে যাচ্ছি আর কি আচ্ছা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ ওকে আলিফ জবর আ র জবর র আ র জি আ র আলিফ জবর আ র জবর র আ র এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনি একটু বানান করতে থাকেন ইনশাল্লাহ হ্যাঁ আসসালামাইকুম জুবের সাহেব কি অবস্থা আচ্ছা।, আচ্ছা ইয়া আপনি বানান করে একটু পড়তে থাকেন ইনশাআল্লাহ হ্যাঁ জি জি জি জি স্যার আমি পড়তে থাকেন হ্যাঁ, হ্যাঁ আমার আবার খুব একটা ফোন আসছে আমি একটু ফোনটা ধরে নিই ঠিক আছে জি জি আচ্ছা পড়েন আলিফ জবর আ র জবর র আ র হ্যাঁ হামজা ইয়া জবর আই আ র আই তা লাম জবর তাল আ র আই তাল লাম জবর লা আ র আই তাল লা হ্যাঁ দাল ইয়া যে দি আ র আই তাল লা দি হ্যাঁ ইয়া পেশ ইউ আ র আই তাল লা দি ইউ কাফ দাল জবর কাল আ র আই তাল লা দি ইউ কাল দাল যে দি আ র আই তাল লা দি ইউ কাল দি হ্যাঁ বা পেশবু রয়তাল্লাদি দিবু হ্যাঁ তারপরে বা দাল যে বিদ ডালিয়া যে দি রয়তাল্লাদি ইউকাযিবু বিদ্দি নুন যাব না রয়তাল্লাদি ইউকাযিবু বিদ্দিন হ্যাঁ শোনা যাচ্ছে আর হ্যাঁ, জি স্যার ফা জবর ফা হ্যাঁ শোনা যাচ্ছে না ফা জবর দাল আলি জবর দাল খারা জবর লাম জেলি ফা কাফ জাল কাফ লাম জবর কাল হ্যাঁ ফাজালি কাল্লাম যে বললা ফাজালি কাল্লা দালিয়া জাদি ফাজালি কাল্লা দি ইয়া জবরিয়া হ্যাঁ দাল আইন পেশ দু আইন লাম পেশ উল ফাজালি কাল্লা ইয়া দু উল ইয়া জবরিয়া আপনি এটা একটু পড়তে থাকেন ইনশাল্লাহ আমি একটু একটু পরে ফোন দিচ্ছি স্যার এটা এটা শুনতে পায় এটা শুনতে পারিনি হ্যাঁ পড়তে থাকেন হ্যাঁ এটা এই দুই লাইন একটু দেখতে থাকেন আমি বাকিটা বলে দিচ্ছি একটু পরে يا دنيا مصارك القلبية أن Mm-hmm. 嗯，哎呀。 أرأيت الذي বলি হ্যাঁ যেমন এই যে আচ্ছা আমি পড়াই দিই একবার আমি পুরাটা একবার পড়াই দিই তারপরে পড়েন সবচেয়ে ভালো হবে তাহলে স্যার এই যে বানানের এই জায়গাটা শুধু সংক্ষেপে একটু ছোট জায়গাটা খালি পড়বো নাহলে আমি পরে পয়েন্টটা ভুলে যেতে পারি আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক কোনো সমস্যা নেই হ্যাঁ। যেমন এই যে আইন লাম্পেশ উল ইয়াদর ইয়া উলিয়া তাইয়াদে তি মিম জবর মা উলিয়া উলিয়াতিম ইয়াদু উল ইয়াতিম ইয়াদ ইয়াদু ইয়াদু يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم خبر فذلك الذي يدعو اليتيم ها شنو ما شاء الله فذلك فذلك الذي يدعو اليتيم واو جبر لا سر جبر لا ولا يا جبر يا ولا يا حاضت بش حض ولا يحض بشد ولا يحض عين جبر ع ولا يحض ع لام كرا جبر لا ولا يحض على طا جبر طا عين عين الف جبر ع طاعة على طاعة ميم لام جر ها آه، ميم سنجر ميس ولا يحض على طعام الميس كاف يا جركي نون مسكين فا فا واو يا جبر وي فوي لام لام بش لول لام لام جر ليل فوي لول ليل ها آه، ميم بش مو صاد لام جبر صل لام يا جر ليل لي فوي لول ليل مصلين ألف لام جبر হ্যাঁ একটু স্লো স্লো কষ্ট হইতেছে হ্যাঁ আপনি তো না হ্যাঁ এগুলো তো একেবারে আপনি পড়লেও পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর করে পারবেন ঠিক আছে এটা কি হামজালাম এটা কি হামজালাম লাম আল তালিয়া যদি নুন না হ্যাঁ। এটা বলছিলেন আচ্ছা বলেন দৌড়ছি এখন হ্যাঁ। হামিম পেশুম হুম আইন নুন জবর আন আল্লাযিনা হুম আন তজ জবর স লাম তাজ কি হামিম জের الذين هم عن صلاتهم sin যাব সিনাল জোসা হাওয়া শুনুন যাব না সাহুন আল্লাযীনা হুম আইনুন যাব আন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হামজা লাম জবর আল দালিয়াজি আল্লাজি নুন জবর না আল্লাজিনা হামিম পেশম আল্লাজিনা হুম বা পেশ ইয়া পেশ ইউ র লি জবর র ইয়া র ইয়া ইয়া র উ ইয়া র উ হামদা ওয়া পেশ উ ইয়া র উ নুন জবর না ইয়া র উ ওয়াও জবর ওয়া

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।, হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমি আনমিউট করে কথা বলতেছি মিউট করে না ও সেটা ঠিক আছে কিন্তু আমি যে পড়ছি সেটা তো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে আপনি চুপ কথা বলতে পারলাম আপনি চুপচাপ থাকলে আর কি মানে আমি কনফিউজ হয়ে যাই যে আছেন নাকি নেটওয়ার্কের কারণে মানে ডিসকানেক্ট হয়ে গেছেন আচ্ছা আচ্ছা তাই নাকি না আমি আবার চুপ থাকি কেন যখন কেউ পড়তে থাকে ভালো হয় তখন চুপ থাকি এই কারণে যে কারণ ওখানে যদি আমি একবার বলি যে হ্যাঁ তখনই আপনি গেছেন আর পড়তে পারবেন না মনে করে <laughs> এটা অবশ্য ঠিক নার্ভাস হয়ে যায় তখন এই কারণে তাহলে এবার একটু রিডিং করি হ্যাঁ আপনি একবার পড়েন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أه، أرأيت الذي يكذب أرأيت الذي يكذب بالدين এটা কি হবে স্যার আরাইতাল্লাযী ইউকাযযিবু আরাইতাল্লাযী ইউকাযযিবু ইউকাযযিবু আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم فذلك فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين আরেকবার বলবেন স্যার শুনতে পারিনি ولا يحض على طعام المسكين ولا ولا يحد على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن الذين هم عن صلاتهم ساهون الذين هم يرون الذين هم يرون يرى يرى يرى الذين هم يراءون الذين هم يراءون আরেকবার বলবেন আমি এটা এটা শুনিনি ভালো মতো ويمنعون الماعون বুঝছে ويمنع ويمنعون ماعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আবার আরেকবার পড়াই দিব জি আরেকবার পড়াই দেন আচ্ছা أرأيت الذي يكلم يكذب بالدين الذي হ্যাঁ বলেন ও আচ্ছা আপনি পড়বেন পড়েন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না হলে তো ধরতে পারবো না আর ওই الذي আপনি এক লাইন আমি এক লাইন الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحب على طعام المسكين ولا يحد ولا يحد على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاه ربهم ساهون الذين هم عن صلاة صلاتهم ساهون الذين هم يراهون الذين هم يرون يرى الذين هم يرى الذين هم يرى ويمنعون الماعون ويمنعون এখানে তো শেষ করলাম আমরা আমার এখানে দুইটা প্রশ্ন আছে জানার জন্য বলতে আচ্ছা। পারে শেখার জন্য প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই যে পাঁচ নাম্বার আয়াতটা সুরা মাউনের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ আন এখানে কি হবে হামজা নুন জবর আন এখানে কি গুন্না হবে নাকি স্বাভাবিক নরমাল উচ্চারণ হবে স্বাভাবিক আল্লাযিনা হুম ইউরাউন না না না এটা না এটা না এটা মোটা গুন্না হবে হ্যাঁ আউসলা আল্লাযিনা হুম আউসলাতিহিম আবার আন আইনুন জবর আন হ্যাঁ আইন নুন জবর উচ্চারণটা নুন সাকিনা আইন নুন জবর আন হুম আল্লাযীনা উচ্চারণটা হবে আইন এর উচ্চারণটা হবে আইন নুন জবর আন হুম হুম নাকি আও আচ্ছা আল আন সলা হুম الذين هم عن صلاتهم ساهون আচ্ছা এটা এটা হচ্ছে শিখলাম আলহামদুলিল্লাহ আমার আরেকটা প্রশ্ন আছে স্যার যদিও এটা আমি জানি যে আপনার এখানে এখানে সংক্ষিপ্ত সময় এটা সম্ভব না কিন্তু আপনার কাছে টেকনিক আছে এটাও আমি জানি যে এটা একটু তাজবিরটা সুন্দর করার সুন্দর করার যদি কিছু টেকনিক বলে দিতেন তাহলে আমি ঘরের মধ্যে একটু প্র্যাকটিস বাসায় একটু প্র্যাকটিস করতাম আপনার সামনে সংক্ষিপ্ত সময় একটু প্র্যাকটিস করতাম তাহলে সুন্দর হয়ে হ্যাঁ, যেত কোরআন শরীফ সুন্দর করার জন্য আমার ইউটিউবে যে পড়াটা আছে ওই পড়াগুলা দেখতে হবে এটা হলো প্রথম কথা হ্যাঁ ওইটা দশ পনেরো বারে এক নজরে দেখতে হবে এইটা আর দুই নম্বরে যেটা সেটা হচ্ছে তাজবিদ শিখবেন এটা আস্তে আস্তে আস্তে আস্তে হবে একবারে ঠাস করে হয়ে যাবে না ঠিক আছে তাজবিদ দিয়ে পড়া সুন্দর হয় না সুন্দর হয় হলো প্র্যাকটিক্যালি হ্যাঁ বই পড়ে কি সবকিছু করতে পারে মানুষ প্র্যাকটিক্যাল ছাড়া <laughs> হ্যাঁ প্র্যাকটিক্যাল যে পড়ে আপনার করতে হবে আর তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আরো দুই তিন চার মাস হ্যাঁ পর্যন্ত এই যে মধ্যে থাকতে হবে যেমন আমি আপনার ভুল ধরছি আপনি আবার শুদ্ধ করে পড়ছেন আবার ভুল ধরছি এরকম করতে করতে করতে করতে এক সময় আর ভুল হবে না ইনশাল্লাহ আর ওই যে আমার ইউটিউবে যে মানে যত বেশি হ্যাঁ হ্যাঁ যত বেশি দেখা যায় হ্যাঁ আর আমার পড়াগুলো আছে মানে যত বেশি হ্যাঁ জি স্যার এটা দেখলে আরো সুন্দর হয়ে যাবে আর স্যার ওই দিন কি আমরা কলকলায় দয়ফটা শেষ করেছিলাম হ্যাঁ হ্যাঁ কলকলা দয়ফ শেষ করেছিলাম আমরা নেক্সট উইকে আবার এটা বুঝবো ইনশাআল্লাহ কলকাতা আমরা নেক্সট উইকে আবার বুঝবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকে তো এটা বড় একটা সূরা এটা আমরা স্যার কলকলায় জয়ফটা তো হ্যাঁ কথা বুঝি নাই আবার বলেন তো কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে Thank you. আমরা তো মনে হয় কলকলায় দশটা হ্যাঁ? কলকলায় দয় আমরা তো কলকলায় দয়টা শেষ করি নাই আমরা তো স্যার কও আর কলকলায় কবিটা শেষ করেছি কিন্তু আচ্ছা। দয়টা তো শেষ করিনি স্যার আচ্ছা কলকলা দয়টা আমরা এখন শেষ করে ফেলবো তাহলে ইনশাল্লাহ ঠিক আছে কলকলা দয়টা হচ্ছে চলন্ত অবস্থায় কলকলা দয়টা কি হচ্ছে বলেন তো চলন্ত অবস্থায় হচ্ছে চলন্ত অবস্থায় যেমন হ্যাঁ যেমন দেখেন কলকলা হরফ হবে হলো চলন্ত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় কলকলা দয়ফ চলন্ত হ্যাঁ, চলন্ত অবস্থা হ্যাঁ, যেমন এটা কিন্তু কলকলায় আকওয়া এটা কি কলকালায় শুনতে পারছি না আপনার কথা ও আপনার নেটের যে ডিস্টার্ব দিচ্ছে আমি আচ্ছা ওয়াকব বালা ওয়াকব বা এটা হলো কলকলায় কি আকোয়া কলকলায় কি আকোয়া আচ্ছা অকব আমরা জানি তার যুক্ত কলকলা হরফ যেটা সেটা হলো কলকলায় আকোয়া কলকলা কবি হচ্ছে হলো কি অকফযুক্ত ঠিক না অকফযুক্ত অকফযুক্ত যেমন ওয়াবাব বাবে এটা কলকলায় কবি ওয়াবাব বাবে ওয়াকা ওয়া বাবাবে এটা কি কলকলায় কবি কবি এবার দয়েফ আসেন চলন্ত অবস্থায় ওয়াকাব্বাবা ওয়া বাবা এই যে ওয়াকাব্বাবা বাবা বাবা জন্য হ্যাঁ বাবা বাবা এটা হলো কলকলায় দয়েফ চলন্ত অবস্থায় হ্যাঁ ওয়াকাব্বাবা ওয়া বাবাবে বুঝা গেছে জি স্যার কল কল হরফ চলন্ত অবস্থায় যেটা থাকবে তার থাকবে না জজম থাকবে না অক্ষ থাকবে না চলন্ত অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলবো কলকলায় দয়ফ জজম থাকবে না তাসজিদ থাকবে না তারপরে হচ্ছে আর কি কি থাকবে না স্যার কিছু না এই দুটেই আর হচ্ছে অক্ষ থাকবে না হুম তাসজিদ থাকবে না এটাকে বল না জজম থাকবে না হ্যাঁ সেটাকে আমরা কি বলবো কলকলায় কলকলায় চলন্ত অবস্থায় যেটা চলে সেটা কলকলায় দাইফ দাইফ বুঝা গেছে জি স্যার ক্লিয়ার জি স্যার কলকলায় কবি কলকলায় দাইফ ক্লিয়ার জি স্যার এটা ওই যে নেক্সট উইক আল্লাহ রাখলে আমরা এই কলকলায় আকোয়া কলকলায় কবে কলকলায় দ ইফে একসাথে একবার একদিন রিভিশন দিব ইনশাআল্লাহ ভালো মতো বুঝবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বুঝবেন না এই শব্দ আমরা জানি না আমাদের বুঝতেই হবে হ্যাঁ আর আলহামদুলিল্লাহ বুঝবেন হ্যাঁ। ইনশাআল্লাহ খুব ভালো বুঝবেন আল্লাহ পাক কবুল করলে খুব ভালো বুঝবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি হ্যাঁ ইনশাআল্লাহ এই যে সংক্ষেপে দুইটা প্রশ্ন ছিল ছোট প্রশ্ন অনুমতি দিলে করতে চাই নেক্সট হ্যাঁ? উইকে বললাম দুইটা প্রশ্ন ছিল জানার জন্য সংক্ষেপে হ্যাঁ, যদি অনুমতি দেন তাহলে